তো ঠ্যাং কাইটটা ফেলার মু ঠিক কেন বলেন আল্লাহ ঠ্যাং কাইটটা ফেলাইছে রে একবার কাটছে আবার বলে কাটন লাগবো ওই জুবায়ের আনসারি জীবন বড় আমার নবীর দুরুদ সালামের বিরোধিতা করলো আল্লাহ কতর মুখের উপরে ঠাড়া বলামু মুখে ক্যান্সার হয়েছে মুখ বেহা হয়ে গেছে ওই হাট হাজারির মুরব্বী চিনেননি আপনাকে এই মুরব্বীর বিরুদ্ধে কিছু কইলে আপনাকে কষ্ট লাগবো সিটাগাঙ্গের মানুষ তারা আহম্মক সখী না কয় তো যে হাকিগত কি সখী কওয়ানোর হাকিগত কি কয় হেতে বুড়া বয়স হেতার লালা আসে হ্যাঁ সখী না কি হ্যাঁ কয় মহিলা দেখলে কোন পুরুষের যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার ধ্বজ বঙ্গ রোগ হয়েছে কিরে তুই কি আগে সাল সাবেস্তি তিন রাস্তার কোনা এ বাধাই মা রোগ হয়েছে মহিলারা ক্লাস বেশি না তো তোর মায়া লাগলে কি বেড়া দিয়ে নি করবি সত্যের ঘরে নাই এ কথা ঘর নাই যারা হেফাজত করে এক ঘরে মেয়ে নাই এক মেয়েদের ঘরে বাচ্চা হয় না এদের সিজার লাগে না মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিলে যদি ডাক্তার হন বন্ধ হয়ে যায় সিজার তো আরেক বেড়া করবো তখন তোর ডাক কই যাইব তখন তোর ডাক কই যাইব রে বাদেন না হে বাদাম আবার কয় মিলাদের তাবারুক খাবেন না কেন মিলাদের তাবারুক বলে গু হয়েছে মিলাদের তাবারুক গুণ আরে বাদাইমা আমি এবার চট্টগ্রামে জোর গলা বলেছি মিলাদের তাবারুক হলো ঘি ঘি ঘি ঘি খায় মানুষে গু খায় কুত্তায় তোরা দুই পায়া কুকুরের বেশি কিছু মনে করি না ঠিক কিনা বলে মানুষে ঘি খায় হজম করতে পারে কুত্তায় ঘি খাইলে চামড়া ছাল ছাল উঠে চামড়ার ফসম ফুলে যায় ঠিক কিনা বলেন অতএব কুত্তার পেটে কি হজম হয় রাগ করতেছেন আমি একটু বেশি কৌবাই এটা আমার অভ্যাস আমি একটু বেশি কৌবাই আপনারা কি কষ্ট পাইতেছেন নি নবীর দুশ্মনদেরকে সরাসরি কোবাইছে কে আমি কোবাইলে কি আল্লাহ তো কোবাই আল্লাহ তাগরে কয় এক নম্বরে কয় অতুল্লিম বাদা জালিকা এক নম্বরে কয় তোকে জন্মের ঠিক নাই যেটা আব্বা কয় সেটা তোর আব্বা না তুই নকল বেটারে বাপ দাও তোর আসল বাপের খবর তোর মার কাছে লয়ে লাগিয়ে নবীর দুশ্মনী করবি আর হ সঠিক বেটারে আব্বা ডাকবে আল্লাহ কহ আমি এটা লিখে তোরা দুর্নীত পাঠাই যারা নবীর পক্ষে যাইব তারা সব ঠিক যারা নবীর বিরুদ্ধে যাইবে তারার বাপ হই ঠিক নেই নবীর মিলাত নবী নবীর দুশ্মনী করবি তবু জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলে এ মুসলমান আপনি হেফাজত করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি যাই করেন না কেন কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা তিনোটা ইমানের প্রশ্ন ওই ইমানের প্রশ্নে তিন নাম্বার প্রশ্নের উত্তর কেউ যদি দিতে না পারে আল্লাহর কসম কবর থেকে আজাব শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন বাবাজিরা রে আমার এ মুসলমান এদের মধ্যে একবার নারীদেরকে কয়েতে তুল আবার প্রধানমন্ত্রীর লোকে যায় মুসাফা করে হ্যাঁ, কয় জীবন ভরা মহিলা করে আপনি তেতুল কইলেন প্রধানমন্ত্রীর লগে যায় মুসাফা করলেন আমরা তখন আর মুখ দেখাইতে পারি না হ্যাঁ, কয় না না কে বলেছে আমি তো শুধু আঙ্গুল দিয়েছি শুধু আঙ্গুল দিয়েছি কি খারাপ আর খারাপ আমি ডাকাতে যায় কইছিলাম আমি ডাকার থেকে হাসানুর রহমান হুসাইন নকশে বন্দি আইসি রে ডাকার মানুষে হুদাতে তুল খায় না বর্তা ঠিক কিনা বলে বেইমানের দলের ও বেঈমানের দলেরা মিলাদের তাবারুক হক জিনিস হালাল জিনিস নির্বেজাল জিনিস এই জিনিস বরকতি জিনিস বলবেন হুদুর কি বলেন হা হা হা আমার কাছে একটা কিতাব আছে আর আলম এটা বাংলাদেশের বাংলা বাজারের কিতাব না এটা পাকিস্তানের কিতাব না এটা সৌদি আরবেরও কিতাব না এই কিতাবটা তুরস্ক থেকে আনানো হয়েছে তুর্কি থেকে তুর্কি থেকে আনানো হয়েছে কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে হাজার হায়তনামি রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে আবু বকর রাদি আল্লাহ মিলাদুন্নবীর পক্ষে হাদিস বয়ান করেছেন ওমর রাদি আল্লাহ মিলাদুন্নবীর পক্ষে হাদিস বয়ান করেছেন ওসমান রাদি আল্লাহ মিলাদুন্নবীর পক্ষে হাদিস বয়ান করেছেন আলী রাদি আল্লাহ তালানহ মিলাদুন্নবীর পক্ষে হাদিস বয়ান করেছেন বিখ্যাত তাবে ইমাম হাসান

শাফেই হাম্বলি শাফেই মাঝহাবের প্রণেতা হলেন ইমাম শাফেই ইমাম শাফি রহমাতুল্লাহ নিজে কয় যারা মিলাদুলনবী পালন করে মিলাদুলনবী উপলক্ষে লোকজন জমায়েত করে মিলাদুলনবীর জন্য খানা পিনা আয়োজন করে আমার আল্লাহ তাদের সমস্ত কিছুর মধ্যে বরকত ঢেলে দেয় সুবহানাল্লাহ এই সমস্ত কিছুর মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দেয় ইমাম শাফিঈ কয় এইভাবে যারা জীবন ভর মিলাদুন্নবী পালন করবে মিলাদুন্নবীর মাহফিল করবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ কয় আল্লাহ কেয়ামতে তাদেরকে সিদ্দিকের সাথে শহীদের সাথে এবং নেককার বান্দাদের সাথে হাসর করাবেন জোরে কন্যা সুবহানাল্লাহ হজরতে জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ কয় মিলাদুল নবীর মাহফিলে যারা যায় আপনারা আছেন না কি ভাইবেন দেখেন যায় আমি জুনায়দ বুগদাদি ঘোষণা দিলাম তারা ইমানে কামেল হয়ে যায় সুবহানাল্লাহ আলী রবি আল্লাহ হুকয় এ আনন্দের সহিত উদযাপন করে যারা আয়োজন করে এই আয়োজনকারীরা আল্লাহ কয় আমি আলি ঘোষণা দিলাম অবশ্যই তারা পূর্ণ ইমান নিয়া কবরে যাবে ইমান লয়া কবরে যাইতে চাননি চান সবাই তাহলে মিলাদুল নবীর পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাইবেন আলী রাদি আল্লাহ মিলাদুল নবীর পক্ষে না বিরুদ্ধে ওমর রাদি ওসমান রাদি আল্লাহ কয় যে মিলাদুল নবী উপলক্ষে আনন্দ উদযাপন করবে এক হাম অন্তত খরচ করবে হজরত ওসমান গনি রাদি আল্লাহ কয় আল্লাহ তারে কেয়ামতের ময়দান থেকে বদর এবং হুনাইনের যুদ্ধের শহীদদের সাথে জান্নাতে দিবে তাহলে ওসমান রাজি আল্লাহ মিলাদুল নবীর পক্ষে না বিরুদ্ধে আমরা কথা বলেন আমরা যারা বিরোধিতা করে তারা সঠিক পথে না ভুল পথে ভাই অনুরোধ করি সঠিক পথে চললা আয় আর সঠিক পথে না আয়া এই দলিল পাওয়ার পরেও যদি গাদ্দারি আর গোরামি করস তাহলে তো করে একদিন ময়দানে ফায়াল ওই কিতাব দিয়া ফিডে মাথা ফাড়ালাম ঠিক কিনা বলেন বেয়াত্তফের গোষ্ঠী নিজের একটা দলিল দ্বিতীয় পারতি না খালি ফেতনা লাগাবি ফেতনা লাগাবি ফেতনা লাগাবি এই বেয়ার দপ্তি কি ফেতনা ডিলারশিপ লেছত নি ফাজিল হ্যাঁ কোরআন হাদিস তো দুই পৃষ্ঠ পড়ে হ্যাঁ বালা করে জিজ্ঞে একটা কিতাব খুললা আরবি একটা কিতাব খুলবেন আরবি বালা যেটার ভিতরে যায় জবর নাই এরকম দেখা বুঝলেন এরকম দেখে একটা খুললে করবেন বলে বাপু ও বাপু তুমি যে দলিল বুঝো বাপু তুমি পৃষ্ঠাটা পড়ো ফড়িয়া এটার তর্জমাটা করা তোমার কথা আছে গরম হইতে গরম হইতে কতক্ষণ দেখবেন গেছে ভালো করে ঠিকই ওই চট্টগ্রামের বাংলা হুজুর করার জন্য বোয়ালখালি বোয়ালখালি গেছে পরে এখন ওয়াবির একটা দাঁড়াইছে প্রশ্ন করতো বেশ দাঁড়াইয়া প্রশ্ন করতো হ্যাঁ শেরে বাংলা হুজুরের জিন্দা কারামত ছিল ওনার সাথে বাসে গেলে ওহাবিরা ফসনই আর এলাইতো ওরা যা ফসল সব বাড়িতে ঠিক করে আনতো সব আর এলাইতো হ্যাঁ ফিসটা বাইঙ্গা আনছে হ্যাঁ বড় ওনার বিস্ত্রে পায় না টুকাইতে আছে শেরে বাংলা কে প্রশ্ন করবে কয় আমি কয় আমি হ্যাঁ, করো প্রশ্ন করো হ্যাঁ তো প্রশ্ন করতো তারা খালি বিষ্টা উল্টে খালি বিষ্টা উল্টে খালি বিষ্টা উল্টে সারা বাংলা কিরে প্রশ্ন করার ছাখা কত দূর বিচরে তো হয় না না ভাই এই দমকের লোক হেতাকার খাড়া মুইতা দিস পুরা স্টেজ ভিজে লাইছে সেরে বাংলা কাকি রে তুই এত ঢিলা কা এটা না হচ্ছে কষ্ট করতে পাবলিক তো সব হু করে হাসা দিস এবার সেরে বাংলা কয় যারা প্রশ্ন করার যোগ্যতা রাখে না হারা উত্তর দিব কি আমি সেরে বাংলাতে দিয়ে একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবো কয় যে না তাহলে এগুলোকে কি বাস করুন কি বাজ করুন কয় হুজুর তাইলে আমরা আপনার ওয়াজ শুনবো কয় এই মুতুন স্টেজে আমি ওয়াজ করতাম হুজুর আমরা স্টেজ আর একটা বানায় দিব সাথে সাথে মানুষে চেয়ার টেয়ার দিয়ে ব্যবস্থা করে স্টেজ বানায় ওই রাইতে তিন ঘন্টা ওয়াজ শুনছে আমার শেরে বাংলা হুজুরে জোরে কন্যা সুহান এ হলো তোদের বাহাজের ইতিহাস আর বাহাজার ডাক দিলে কয় আমাদের ছাত্রের ছাত্রের ছাত্রের ছাত্রের ছাত্রের ছাত্রের হ্যাঁ। ছাত্রের সাথেও বসার যোগ্যতা রাখে না আমি কইছিলাম অলিপুরি সাহেব আমনে নাইম্বা দেখেন লুঙ্গি ঠিকঠাক তবে হ্যাঁ। আয়া দেখেন খালি আয়া দেখেন এই সমস্ত কৌমি ওয়াহাবিদেরকে যারা আমার নবীর দুশ্মনী করে মিলাদুল নবীর দুশ্মনী করে এগারো একখানো মুডা বাইন্দা বরুরা সন্নিয়া মাদ্রাসার দারোয়ানের লগে বয়া দিলে ব্যাগটির বাহাসে হারব ঠিক কিনা বলেন দারোয়ানের লগে বইয়ে দিলে হারিয়ে দেবে কারণ ওরা জীবনে কোনো বাহাস দিচ্ছে এমন কোনো ইতিহাস নাই ওরা জীবনের একটা ইতিহাস আছে খালি ভিডাভিডি ভিডাভিডির ইতিহাস আছে আরে ওরা যখন দলিল শেষ হয়ে যায় তখন লাড়ি বের করে ওরা যখন দলিল শেষ হয়ে যায় তখন লাড়ি বের করে আর সুন্নিরা তো দলিলের পর দলিল দলিলের পর দলিল দলিলের পর দলিল দিতেই থাকে দিতেই থাকে মাথা ঠিক থাকে এ বাবা আরে আমার আমার ওই পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন আবু জাহালের বাড়ির দাওয়াত দিতে গেছে মনে আসেনি লাল চাবুক বাহির কইরা আবু জাহাল আমার নূর নবীজির বডি মোবারকে আঘাতের পর আঘাত করতে লাগলেন আমার নূর নবীজি অন্ধকার রাতের মধ্যে আবু জাহালের আঘাতে জমিনের মধ্যে আমার নবীজি গড়াগড়ি দিতে লাগলেন চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে জন্মের কয় নবী গো শুধু একটু অনুমতি দেন না আপনি শুধু একটু অনুমতি দেন এই জনমের শিক্ষা আমার নবী কয় জিবরাইল রে আবু জাহেলের জনমের মতো শিক্ষা দিয়া যদি ধ্বংস কইরা দেয় আমি নবী দিনের দাওয়াত কার কাছে দিব রে সুবহানাল্লাহ আবু জাহেল আঘাত করে আমার নবীজি মরুভূমির বালির মধ্যে দুলা বালির মধ্যে আমার নবীজি গড়াগড়ি খাচ্ছে এদিকে নবীজির বাড়িতে ফিরা দেরি দেখা হজরতে খাদিজাতুল খোবরা রাধি আল্লাহ তিনি চিন্তিত হয়ে গেলেন বাইর হয়ে চলে আসছে আবু জাহেলের বাড়ি গেছে নিশ্চয়ই আবু জাহেল আমার আল্লাহর রসুলের গায়ে আঘাত করেছে মা খাদিজাতুল কোবরা তাকায় একটা পূর্ণিমার সাথে খাইতেছে দূরের থেকে দেখে চিনা পালাইছে দৌড়ায়া আমার তো নবীর কাছে যায়া জড়ায়া দইরা কয়ে মানা করছিলাম শুনলেন না নবী কয় খাদিজা রে মক্কার মানুষ আমারে চিনে না তারা আমারে বুঝে না রে খাদিজা যেদিন চিনবো যেদিন বুঝবো সেদিন আমার জন্য কানবো ও খাদিজা আমার চাচারে আমি দিনের দাওয়াত দিতে গেছি রে খাদিজা আমার চাচায় দিনে দাওয়াত কবুল করে নাই আমার আঘাত করছে তাতে কি হয়েছে আমি সুস্থ হয়ে গেলে আবার তারে দাওয়াত দিতে যাব আমার তো একবার মার খায় আমার দাওয়াত দিতে যায় আর আমাদের দেশে তাবলিক নামক কিছু মানুষ আছে যারা নিলে মসজিদে মসজিদে ঘুরে মসজিদে যায় নামাজি করে কয় বসেন বসেন বহুত ফায়দা হবে হ্যাগো বসান বসান বাইরা লয় না তাহেরির বসান বসান বাইরা লয়ে যায় ও মুসলমানেরই এই তাবলিক জামাতে কিছু মানুষ গেলে দেখবেন আপনি বত্রিশ বছর চল্লিশ বছর ধরে নামাজ পড়েন কপালও দাগ নাই আর হে বেড়ায় তিন চিল্লা লাগাইলে কপালও কালা দাগ হইয়া কি আপনার কপালে কালা দাগ কেন নূর নূর কি কি কি হয়েছে কপাল নু কহেদার কোদালো বেলে নূর হয়েছে তোর কোদালো নূর হয়েছে আবার এক নবী মাটি কয়নি তোর মতো ফিসা মারার কপালো নূর হয়েছে আর নবী কিলে মাটি হইতো বাদের মা আর নূর কি কালা কালা তো অন্ধকার আর নূর এলো আলো এই যে লাইট লাইটের আলো এটারে আরবিতে নূর কয় নূরের অনেক প্রকারভেদ আছে তো এক্সাম্পল লাইটের আলো এটা হলো নূর আর আর তোর কপালে যে কালা এটা হয়েছে এটা তো অন্ধকার অন্ধকার হইলো কালা নূর হইলো সাদা তো কপালও এরম না কালা দাগ ব্যাপারটা ডাকি হইলো ডাকি আবার তারা দলিল দেয় সুরা মোহাম্মদ থেকে আল্লাহ কইছে সীমা হুমফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ কইছে তাদের কপালে তাদের তাদের চেহারার মধ্যে যারা নামাজি যারা নেকা যারা ভালো মানুষ তাদের চেহারার মধ্যে নূর চমকাবে হেরা ধরে নিছে হেডা বুঝি এক কপালের খালাদা তফসিরে মাঝারি খোলো তফসিরে মাঝারিটা খুললে দেখো ওই জায়গা হজরত আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহরে প্রশ্ন করছে কহজুর আপনারা তো নবীজি দোয়া কইরা রইসুল মুফাসিরিন বানায় দিছে এই যে কইল সি মা হোম ফি বুজু হিহিম মিন আথারি সুজুদ এই যে কইল তাকে চেহারায় শেষদার চিহ্ন থাকবে হুজুর এটা কি যে চেহারাত কালা দাগ এই কালা দাগ নি নবীজির আফন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ কয় না ওই কালা দাগ না এরকম কপালের কালা দাগ ফেরাউনেরও আছিল জোরে কন্যা না হুজুরিল্লা এটা আমার কথা না নবীজির আপন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ কইছে বিশ্বাস না হলে তফসিরে মাঝারি খুলে দেখো তাহলে ফেরাউনের কপাল যেই তবলিগলার কপাল সেই দাঁত ফেরাউনের গায়ে যেই পাঞ্জাবি পুরাটা লম্বা নিচে দিয়ে একটু কাটা দেখবেন দেখলে দূর থেকে মনে হয় যেন গোল পাঞ্জাবি কিন্তু কাছে গেলে বোঝা যায় যে এক বিগত বা দেড় বিগত পরিমাণ কাটা এইটা কোনো আমার নবীর সুন্নত না এটা ফেরাউনের সুন্নত ফেরাউনের না পাঞ্জাবি গাদ